বড়ই আনবো আর ছিল আমার কল্পনা আলপনা ছিল বড়ই আনবো না আর ছিল আমার কল্পনা আলপনা ছিল আনবো না ছিল কল্পনা drop the beat. Chino. লিখেছিল সে এক কবিতা i at your eyes. ছিল আমার কল্পনা কল্পনা সে ছিল আনমোনা সে ছিল কল্পনা Drop the beat!